আচ্ছা আমরা সবসময় একটা কথা শুনে থাকি হ্যাঁ বিশ্বাস আচ্ছা এই বিশ্বাসটা কি আসলে কি আর এই বিশ্বাসটা আজকে আমি মূলত কথা বলবো এই বিশ্বাসটা ওইটা জিনিসের উপর নির্ভর করে তো আজকে শুধুমাত্র এই জিনিসটাই জানবো যে আমরা যে বিশ্বাসের কারণে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে এভাবে একটা পশু আর একটা পশুকে ভালোবেসে যাচ্ছে যেমন দেখেন যে একটা মানুষ কি করে সে তার বাবা মাকে ছেড়ে চিনতো না হঠাৎ এক বছরের চেনা পরিচিততে বা দুই মাস বা অথবা এক মাস অথবা একদিনের চেনা পরিচয়ে হ্যাঁ, তারা কি করছে মা বাবাকে ছেড়ে হ্যাঁ, তারা অনেক দূরে চলে যাচ্ছে শুধুমাত্র বিশ্বাস এবং ভালোবাসা তো আমি আজকে এই বিশ্বাস হ্যাঁ, নির্ভর করে এমন দুটি জিনিসের কথা আপনাদেরকে বলে যাব তো প্রথম কথা বিশ্বাস নির্ভর করে একটি হচ্ছে সততা বিশ্বাস নির্ভর করার প্রথম কারণটা হচ্ছে কি সততা দ্বিতীয় একটি কারণ হচ্ছে বুদ্ধি বিশ্বাস নির্ভর করে একটি হচ্ছে সততা আর অপরটি হচ্ছে বুদ্ধি সততাহীন মানুষ যেমন বিশ্বাস করা যায় না তেমন বুদ্ধিহীন মানুষকেও বিশ্বাস করা যায় তো আমি কি বলতে চেয়েছিলাম আশা করছি আপনারা সবাই বুঝেছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ